আসসালাম আলাইকুম আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি অ্যালেক্স সামুয়েল বারোই বাংলাদেশ নিযুক্ত জাপান চীন ফ্রান্স ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত নোয়াখালীর হাতিয়া উপজেলা ভাষাঞ্চল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন চার দেশের রাষ্ট্রদূত সহ বিদেশি ও দেশি প্রতিনিধি দল ভাষাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এ সময় তারা ভাষাঞ্চর বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে তাদের সুযোগ সুবিধা জীবনযাত্রার মানসহ নানা বিষয় নিয়ে কথা বলেন একই সঙ্গে রোহিঙ্গাদের বাসস্থান লার্নিং সেন্টার গার্ডিং ও ভাষাঞ্চর বিশ সজ্জার হাসপাতাল পরিদর্শন করেন সর্বশেষ ভাষাঞ্চর মাল্টিপারপাস কমপ্লেক্সের সভাপক কক্ষে ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে সভা করেন তারা পরে বিকেলে হেলিকপ্টারে করে তারা ঢাকার উদ্দেশ্যে ভাষাঞ্চর ত্যাগ করেন সনাতন ধর্মাবলম্বীর শিব চতুর্দশী পূজা উপলক্ষে মহাশখালীর আদিনাথ মন্দিরে পাদদেশে বসেছে তেরো দিন ব্যাপী ঐতিহাসিক আদিনাথ মেলা তিথি অনুযায়ী আজ আঠারো ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীর শিব পূজা শেষ হবে আগামীকাল উনিশ ফেব্রুয়ারি বিকেল চারটা আট মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে গতকাল রাতে এবং আজ ভোরে কয়েক হাজার পূজার্থী ও দর্শনার্থী মহেশখালী আদিনাথ মন্দির এসে অবস্থান নিয়েছেন শিব পূজা শেষে আদিনাথ মেলা চলবে দুই মাস পর্যন্ত তবে শিবের পূজা ও দর্শন দিতে প্রতি বছরের ন্যায় এ বছরও দেশ বিদেশের অনেক পূজার্থী ও দর্শনার্থীগণ আসতে শুরু করেছে এ বছর মেলায় তিন শতাধিক দোকানপাট বসেছে সনাতন ধর্মাবলম্বীর বিজ্ঞজনেরা জানান প্রতি বছর ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে দেব শিবের আশীর্বাদ লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীর শিবের পূজা ও দর্শন দিয়ে থাকেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও আদিনাথ মেলা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াসিন জানান শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক ব্যবস্থা হয়েছে হজরতুল আলাম্মা শাহ আব্দুল মালেক আল কুতুবি রাহমতুল্লাহ আলাইয়ের তেইশতম বার্ষিক ফাতিহা আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে কুতুব দিয়ার কুতুব শরীফ দরবারে এখন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে ওয়াজ মাহফিল জিকির আজকার থাকা খাওয়া ও রান্না বান্নার জন্য প্রয়োজনীয় প্যান্ডেল নির্মাণ করা হয়েছে ফাতিহায় দেশ বরণ্য আলেমগণের ওয়াজ নসিহত ও বিভিন্ন জ্ঞানী গুণীদের স্মৃতিচারণমূলক বক্তব্য ও জিকির আজকার শেষে গভীর রাতে দেশ ও জাতির কল্যাণে কামনায় বিশেষ আখেরি মোনাজাত করবেন দরবার পরিচালক শাহজাদা শেখ ফরিদ আল কুতুবি ফাতিহা চলাকালীন কোনো মহিলা দরবারে না যেতে নিষেধ করেছেন দরবার কর্তৃপক্ষ টেকনাফ থেকে ছিয়ানব্বই ক্যান আদাম্মান গোল্ড বিয়ার বারো বোতল বিদেশি মদ সহ দুজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব র্যাবের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী জানিয়েছেন গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইংকং দেংগাটা মীর কাশেম ব্রিক ফিল্ডের সামনে রাস্তায় অভিযান পরিচালনা করে দুজন মাদক কারবারিকে আটক করা হয় তাদের তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয় তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ফেরিওয়ালা সেজে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে চকরিয়ার ছয় হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ জুয়েল নামের এক যুবককে আটক করেছে পুলিশ গতকাল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মালুমঘাট উত্তর বন বিভাগের চেকপোস্টের সামনে তাকে আটক করা হয় আটককৃত জুয়েল মাদারীপুরের শিবচর থানার বন্দরখোলা ইউনিয়নে মোহাম্মদ মুসলেম হাওলাদারের ছেলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চন্দন কুমার চক্রবর্তী জানিয়েছেন গোপন সংবাদে পুলিশ জানতে পারে ছদ্মবেশী এক মাদক ব্যবসায়ী ফেরিওয়ালা সেজে লেগুনা গাড়িতে করে চট্টগ্রামে যাচ্ছে পুলিশ ওই গাড়ি থামিয়ে ফেরিওয়ালার মালামাল তল্লাশি করে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট পায় জুয়েল দীর্ঘদিন ধরে বিভিন্ন ছদ্মবেশে ফেরিওয়ালা সেজে ইয়াবা বিক্রি করে আসছিল বলে স্বীকার করে চকরিয়ার ডুলহাজারা বনের আশেপাশে বসবাসরত পরিবারের সদস্যদের বিকল্প আয়ের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণে চল্লিশ জন সদস্য অংশ নিচ্ছেন প্রশিক্ষণ উন্নত কৃষি প্রশিক্ষণের মাধ্যমে কৃষি পণ্য উৎপাদন সংরক্ষণ ও বাজারজাতকরণ করে স্বাবলম্বী হওয়ার কৌশল বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয় কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার সহকারী বন সংরক্ষক